হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসছি ওয়েলকাম টু শিস জার্নি চ্যানেল আর তোমাদের সবাইকে স্বাগত আর সকালে সব কিছুই করে নিয়েছি তোমাদেরকে আর শেয়ার করিনি তো এখন আমি পুজো দেব আর সরস্বতী পুজোর দিন আর পড়েছে শনিবারও তো সরস্বতী মাও আমার আসনে আছে দেখতেই পারছো আর বিপদ মাসিনী মার ঘটও আমার বসানো থাকে সবসময় তো আমি সরস্বতী কিংবা সরি শনিবার কিংবা মঙ্গলবার আমি ঘরটা চেঞ্জ করি আর কি ঠিক আছে তো আমি এখন পুজো দিতে এসেছি সমস্ত সব কিছু সেরে বা ঘরে রান্নাঘরের কাজ টাজ সব কিছু সেরে ঘর টর মুছে তোমাদের দাদাকে ভাত টাত রান্না করে সব দিয়ে তারপরে আমি একদম ফ্রি হয়ে এসেছি এখন ঠাকুরকে দেওয়ার জন্য ঠিক আছে তো শাড়ি পরে দিতেই ছিলাম কিন্তু দেখছি দেরি হয়ে যাচ্ছে বলে আমি শাড়িটা আর পরিনি বেবিকেও পরাইনি পরে পরবো যখন পরবো তোমাদেরকে শেয়ার করবো ঠিক আছে তো আমি এখন পুজোটা দিয়ে নিচ্ছি তৈরি করবে মা বাসন টাসনগুলো ধুয়ে নিয়ে এসে সকালে দোকানে যাওয়ার আগে তোমার দাদা আমাকে বাজার করে দিয়ে গেছে ফুল বেলপাতা সব কিছু এনে দিয়ে গেছে মিষ্টি ফল ফল দই মিষ্টি সব কিছুই আমাকে এনে দিয়ে গেছে করেছে আমি বাজারটা করে দিয়ে যাচ্ছি তোমাকে কাল অনেক বৃষ্টি পড়তে ছিল তাই তোমাদের দাদা আর কালকে পারেনি আনতে তো ওই জন্য সকালবেলায় বললো আমি সকালবেলা করে দিয়ে যাব তো আমি এখন ঠাকুরকে একটু মুছে অন্যবার সরস্বতী পুজোতে কি সুন্দর দিন থাকে এবার এই বছরটা মানে সরস্বতী পুজোর আগের দিন থেকে নিয়ে সরস্বতী পুজোর দিনটাও যে যাবে ভগবানই জানে এখনও কি মেঘলা হয়ে আছে তো কি হবে পরিস্থিতি বোঝা যাচ্ছে না মনে হচ্ছে যেন এখনই ফাটাফাটা অবস্থা হয়ে যাবে মনে হচ্ছে যেন এখনই ভেঙে আসবে ঝড় তুফান সব কাল সন্ধ্যার সময় মানে এত বৃষ্টি দিতেছিল মানে কি অবস্থা আর কি তুফান দিয়ে একদম আমাদের এখানে তো এমন তো রেডালার দেওয়া আছে সাড়ে চারি বছর এই সময়টাতে এই অবস্থাতে যাবে আজকাল পাতাটা পেয়েছে আমার অনেকটা খুশি লেগেছে যাই হোক শিব বাবাকে তারপর একটু ফটো দিতে পারবো বেলপাতা সরস্বতী পুজোর দিনে মা সরস্বতী মা সব কিছু মিলে দিয়েছে ফুলটা অনেকটা বাসি হবে কিন্তু কিছু করার নেই ফুলের অনেক অভাব এখন গাছে তো একটাও ফুল এখন ফুটছে না তোমাকে ঠান্ডা বেশি ঠান্ডা করলে পরে ফুল ফুটাটা কষ্টকর হয়ে যাবে একটা ফুলও এখন পাওয়া যায় না ফুল ছাড়াই মানে ঠাকুর হয় কিছু করার নেই ঠাকুর আমার কাছে ফুল না পেলে কী হয়েছে কিন্তু যাদের ঘরে ফুল আছে বা ফুটছে তাদের থেকে তো পাচ্ছে Is it a contact? No, I'm До дня. পুজো কমপ্লিট এখন আমি পাঁচালি বিপদ মাসিনী মার জন্য আসলে শ্রী শ্রী বিপত্তারিণী বাবার বিপদনাশিনী বিপদনাশিনী পাচালী জয় জয় বড় বলি দল নবদ্বীপে তব অবতরী অবতরী যে প্রবর্তে নাম সংকীর্তন সংকীর্তন দিনহীন দিনহীন যথা ছিল তারে ঘোড়া তারে ঘোড়া উদ্ধারিল নাম হলো নাম হলো পতিত পাবন বিশ্ব বিশ্বভানু বিশ্বভান সুতাযুত সুতাযুত বন্ধ ব্রজ ব্রজরাজ সুত যাতে তবে অভীষ্ট পূরণ দশরথ দশরথ প্রিয়াত্ম প্রিয়াত্ম সীতা সীতাদেবীর সহ সহভোজ ভবসিন্ধু উদ্ধার উদ্ধার কারণ বন্ধশীল বন্ধশীল শিবাকায় ভূমিতে লুটাইয়ে কান যথা সদা সদাশিব হইবে নিশ্চয় হরবরী হরবরী প্রিয়াত্মজ গণপতি গণপতি পদমজ যাতে সর্বকার্য সর্বকার্য সিদ্ধি হয় সর্ববিদ্যা সর্ববিদ্যা অধিষ্ঠার্থী অজ্ঞতা অজ্ঞতা তিনি হন্তি বন্ধ মাতা দেবী সরস্বতী বিপত্তারিণী পদ গাইতে গাইতে হয়েছে হয়েছে রত কৃপা দৃষ্টি পরদাসপতি দেবদী দেবদী সাধুপদ সাধুপদ সকল আপচ্ছেদ অপচয় সাবধানে সাবধানে সাবধানে করিয়া বন্ধন পাঁচালী প্রবন্ধ প্রবন্ধ করি সেইগুলো সেইগুলো চরণস্মরি গায়ক গায়দিন যশোদা নন্দন বিপত্তারিণী বিপত্তারিণী শ্রী শ্রী বিপত্তারিণী পাদ বন্দাসিনী দুর্গাদেবী স্তুতি নমস্তে দুর্গাদেবী দুর্গতি নাশিনী সুরা সুরাসুর যক্ষরক্ষর মানব বন্দিনী সর্বাত্মানন্দময়ী হ্যাঁ, সর্বানন্দময়ী দেবী সর্বাত্ম সর্বত্র দায়িনী জগদ্ধাত্রী জগৎকর্তী ত্রিজগৎ হ্যাঁ, ত্রিজগৎ হ্যাঁ, পালিনী আপদ বিপদ হর হর সন্তাপ হর হারিণী দিন অনাথ অনাথ পালিনী অনাথ পালিনী অকতা তিনি হন্তি বিজ্ঞান রোগিনী জগস্থল ছিল এক গণপতি গণপতি দুর্নীতির যুবতী খুলনা প্রতি স্বামী ছিল স্বামীর প্রতি স্বামীর ভয়তে ভয়তে জানি সর্বদা সর্বদা বেকল কমল চণ্ডিকা দেবী করি আরাধন দেবীকে দেবীকে আপন আপন বসে করে করে তৎপর তৎপর তৎপর রাজ্য তৎপর বাণিজ্য যাত্রা করে সদাগর খুলনাকে বলে বলে তথা আসিতে আসিতে সত্য দেবীর পূজা ছিল খুলনা তখন আসিতে পারিলে পারিল না সে সে তোরা সে কারণ সদাগর সদাগর যে যে তথা বিলম্ব দেখিয়া বিলম্ব দেখিয়া ভাঙিল দেবীর ঘর কোদের কোলদণ্ড দিয়া বাণিজ্য যাইয়া যাইয়া কষ্ট বিস্তর হইল খুলনা খুল্ল পূর্ণকলে প্রাণীতে মাজিল হেদাই খুলনা লয়ে ভাঙা ঘট শিরে দেবীর নিকট ক্ষমা চাহে চাহে চাহে সদা সদা করে বহু বর্ষ বহু বর্ষ বহু বর্ষ সদাগর আশি আশি টাকা দেশ খুলনা তোমরা শাড়ি পরেছি দেখতেই পাচ্ছ শাড়িটা পরে আমি পাঁচালি পরেছি তো বলছি পরে পরবো কেন তো পাঁচালিটা পরার আগে শাড়িটা পরে নিই তার সাথে দেখো বেবিও পরে নিয়েছে দেখতে পাচ্ছ বেবিকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে তোমরা শাড়ি পরেছি সব তোমরা জানি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্রচুর প্রচুর করে করবে আর সাবস্ক্রাইব অবশ্যই করবে বেল দাবিয়ে দেবে ঠিক আছে দেখা হচ্ছে 拜拜。